এই আপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো সো গাইস আজকে আমরা শিখবো কিভাবে এনিমের হগো মারতে হয় সো গাইস হগো মারতে কিন্তু অনেক মজা সো গাইস ভিডিওটা অনেক মজা হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিওই দেখবা আর গাইস যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ আর একটা সাবস্ক্রাইব করে দিবা তোমাদের মনটা একটু নরম কইরা বুড়া লোক দিয়ে একটু লাল বাটনটা কালো করে দিও চলো গাইস বেশি ভগর বকর না করি শুরু করা যাক সো গাইজ এবার আমরা শিখবো হ্যাঁ? যে এনিমের হোগো মারে কেমনে গাইজ দেখো আমি ওরে হেডশট না দিয়ে কিল করলাম তোমরাও হেডশট দিব না কারণ আমি হেডশট দিতে পারি না যাই হোক গাইজ ওই এনিমিটা দেখো আমার লাইক দিয়ে চলে গেল কারণ ওর হোগো মারাটা পছন্দ হয়েছে গাইস তোমরা কি করতেছো তোমরা লাইক দিয়ে হোগো মারাটা খাও তোমাদেরকে ভালো লাগে না বলো হ্যাঁ? তবে মেরা মাফ সো গাইস এবার আমরা শিখবো যে হোগো মারার ফিলিংসটা কেমন গাইজ দেখো এল শেপের মধ্যে থেকে সুন্দরী আইতাছে ভাই সাহেব ও ভাই বিরানব্বই রেড শট ভাই কেমনে মারলাম ওরে হারামজাদা এ হারামজাদা আমার উপর থেকে অগোটা মাইরা দিছে ভাই কেমনটা লাগে ভাই যেমনি মানে তলায় কাঁচা মরিচ দিলে যেমন জ্বলতেছে আমার তেমনি জ্বলতেছে দাঁড়া বাল দাঁড়া সো গাইস আমি কখনো solo versus squad game play করি না হ্যাঁ? সব মানে সোলো ভার্সেস স্কোয়াড খেলে বটেরা সো গাইস আমি হচ্ছে একটা প্রো প্লেয়ার আমি কি মানে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পারি আমি খেলবো ওয়ান ভার্সেস ফোর গাইস আমি প্রো ও পাইসাম রূপ এফ এর দাঁত ভাঙিয়া ফলাইছি হ্যাঁ? যাই হোক গাইস গাইস দেখো বাইরে বাইরে অনেকগুলো এনিমি গাইস ও ভাই এখানে এনিমি বসে আছে স্কার দি হেডশট ও জস লেভেল হেডশট গাইস আরে ভাই কেমনে কি তাড়াতাড়ি কি বাল চালতে মন মেজাজ স্থিত হয়ে গেল গাইস মূলত আমার টিপস এন্ড ট্রিক্স দেখে লাভ নাই পুরো এই এনিমেটারে ফলো করো তাহলে খুব ভালো মানে গেম প্লে করতে পারবা मैंने कहा ओह यार यार ये कितनी औसम है यार Did anybody out